হাই গাইস হাই গাইস সবাই কেমন আছো কালকে আমরা সবাই তারকেশ্বর গিয়েছিলাম হ্যাঁ, সেখানে যে কি কি করেছো নেড়া কি জন্য নেড়া হয়েছে কাজ ছিল কি ছিল কাজ কাজ ছিল হ্যাঁ, কি মানসিক ছিল হ্যাঁ। ইস <laughs> তো নেড়া যে কোথায় হয়েছিল মন্দিরে মানসিক ছিল নেড়া হয়ে কেমন লাগছে এখন হুম হুম মানসিক ছিল তো বুঝতে পারছি কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আচ্ছা আর কিছু বলতে চাও না আজকে আমি পার্কে এসেছিলাম হুম আজকে আর কিছু বলবেন আর কিছু বলবেন হ্যাঁ আবার ওইটা শুনি